আসসালামু আলাইকুম আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি এস এম মইনুল বসমইন চকরিয়ায় চিংড়ি উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে বাগদা চিংড়ির পাশাপাশি বেনামি চিংড়ির বাণিজ্যিক চাষের আবশ্যকতা বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার দরবেশকাটা মৎস্য অবতরণ কেন্দ্রে Bangladesh frozen food export association এই কর্মশালার আয়োজন করে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান প্রশিক্ষণে ঘের প্রস্তুত বেনামি চিংড়ি উৎপাদনের পুনঃসংগ্রহ খাদ্য সরবরাহ চিকিৎসা ব্যবস্থাপনা উৎপাদন সংরক্ষণ ও বাজারজাতকরণ করে বৈদেশিক মুদ্রা অর্জনের কৌশল বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়েছে কর্মশালায় চিংড়ি চাষি চিংড়ি ব্যবসায়ী ঘের মালিক ও চিংড়ি রপ্তানিকারকগণ অংশ নেন চকরিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে পূর্ব বড়বেহুলা ইউনিয়নের জৈনাল আবেদিন মহিউসুন্না দাখিল মাদ্রাসা শিকদারপাড়া সলিমুল এতিমখানা ও হজরত খতিজাতুল কুবরা রদিয়াল্লাহুয়ানহা বালিকা মাদ্রাসা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে গতকাল বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও ইসালে সোয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য জাফর আলম এ সময় শিক্ষক শিক্ষিকা অভিভাবক শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগী ও প্রতিষ্ঠানের মেধা তালিকায় উত্তীর্ণদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বলেছেন আগামী দিনের শিশুরাই হবে এদেশের ধারক বাহক সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে গতকাল বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত আন্ত প্রাথমিক বিদ্যালয় বার্ষিক সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক তৃপ্তি চাকমা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পরিণয় চাকমা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় উখিয়ায় প্রাণী সম্পদ প্রদর্শনী উপলক্ষে এক আলোচনা সভা গতকাল উপজেলা প্রাণী সম্পদ অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ভেটেরিনারি হাসপাতাল এবং ডেইরি উন্নয়ন প্রকল্প এই প্রদর্শনীর আয়োজন করে প্রদর্শনী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শাহাবুদ্দিনের সভাপতিত্বে এতে উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশচন্দ্র রায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম বক্তব্য রাখেন প্রদর্শনীতে উন্নত জাতের গরু ছাগল মহিষ গয়াল দুম্মা হাঁস মুরগি কবুতর টার্কিসহ বিভিন্ন জাতের শৌখিন পাখি দুগ্ধজাত পণ্য প্রদর্শনী হয়েছে পরে সফল পোলট্রি খামারি ও ডেইরি ফার্ম মালিকদের ক্রেস্ট প্রদান করা হয় টেকনাফে জেন্ডার সমতা